তুমি ভালোবাসা পড়েছিলাম বুকেতে আমি তো ভালা না ভালা লইয়াই খাইকো আমি তো ভালা না ভালা লইয়াই খাইকো আমি তো ভালা না ভালা খাইকো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন